হতে পারো ধোকা চিরস্তূপ মে করবা হতে পারো বোকা যদি বলো তোমাকে ছাড়া বাঁচবো না তবে বুঝে নেবে এখনো রয়েছো বোকা তবে বুঝে নেবে এখনো রয়েছো খোকা ভালোবাসা মানে সকলে তো বোঝে না বোঝে না